চলমান পরিস্থিতি নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয় গালি দেওয়া হয় মন্তব্য করা হয় এটা নতুন কোনো কিছু নয় এটা সব সময় কাফেররা করে আসতেছে আর করবে কিন্তু আমাদের মুসলিম সন্তানদের জন্য আমাদের মেসেজ হচ্ছে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং ইসলাম কোরআন এগুলো এমন সেন্সিটিভ বিষয় আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের মোমেনদেরকে বলতেছেন যে রাসুলের মর্যাদা আল্লাহর কাছে এমন এই বলে একটা সুরাই নাজিল হয়েছে সুরা আল হুজরাত এটা হচ্ছে ফোরটি নাইন উনপঞ্চাশ নম্বর সুরা আল্লাহ জানেন তাতে কি বলেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম হে ইমানদাররা তোমরা রাসূলের থেকে এক কদম আগে বাড়বা না আল্লাহ এবং তার রাসূলের আগে চলার তুমি চেষ্টা করবা না দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী রাসুলের গলার চেয়ে তোমার আওয়াজ যেন একটু উঁচু না হয় তাহলে কি হবে ওয়ান তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তুমি টের পর্যন্ত পাবে না এটা আমাদের কাফেরদেরকে নসিহত করার কিছু নাই আমরা আমাদের মুসলিম সন্তানদেরকে নসিহত করতেছি যেখানে রাসুলের গলার উপরে কথা বলা যায় না রাসুসলামের মসজিদে নববীর পাশে আজও পর্যন্ত কেউ উচ্চ গলায় কথা বলে না এতটা সম্মান যাকে আল্লাহ সুবানাহতালা দিয়েছেন আল্লাহ কি বলেছেন যে তার গলার সামনে তার সামনে যদি উচ্চ গলায় কথা বলো অটোমেটিকলি তোমার আমল সব বরবাদ হয়ে যাবে তার মানে শিরিক করলে যেমন আমল বরবাদ হয়ে যায় আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন শিরিক করলে যেমন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এখানে আল্লাহ সমস্ত আমলের কথাই বলেছেন সব বরবাদ হয়ে যাবে কিন্তু তুমি টের পাবা না কেমতের মাঠে গিয়ে দেখবে তোমরা আমল একটাও নাই সব গায়েব হয়ে গেছে কেন খালি রাসুল সাল্লাহামের সাথে যদি বেদবি হয় এটা তার শাস্তি আল্লাহ সেই রাসুলকে যদি কেউ অবমাননা করে তাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে এটা রেজাল্টটা কি হবে এটা আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি আপনি জেনে নেন মদিনা যে মদিনা ওয়ালার কথা আলোচনা চলতেছে মদিনার বৈশিষ্ট্য কি জানেন যে মদিনাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হালাল করেছেন মানে এটাকে পাক করেছেন মক্কার মতো মুসলিমের মধ্যে হাদিস আপনি পেয়ে যাবেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে কেউ যদি মদিনার অধিবাসীদেরকে ক্ষতি করতে চায় আল্লাহ এই ব্যক্তিকে এতটা শাস্তি দেবে আগুনে তাকে জ্বালিয়ে এমনভাবে গালিয়ে ফেলা হবে লবণ পানিতে যেমন গুলে মিশিয়ে ফেলা হয় আল্লাহ বলতেছেন ওকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের সাথে মিশিয়ে ফেলবো ওর অস্তিত্ব পর্যন্ত রাখবেন না আল্লাহ কাদের সাথে মদিনাবাসীর সাথে যদি কেউ এমনটা করে আর মদিনাওয়ালার সাথে যদি কেউ এমনটা করে যার মাধ্যমে মদিনা এতটা মর্যাদাবান হয়েছে সেই রাসুলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার রেজাল্টটা কি হতে পারে এটা অন্তত অন্তত আমাদের মুসলিমদেরকে এটা মানে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত যখন কোনো কাফেররা আমাদের সাথে এমনটা করে আমাদেরকে একেবারে মানে এত শক্ত একটা জবাব দেওয়া উচিত যাতে করে দ্বিতীয়বার কোনো কাফের আর সাহস না পায় কিন্তু জানে এটা কেন হয় না বাংলার মুসলিমদের বাংলার শাসক যারা আছে তারা এটাকে খেলতামশা মনে করে তারা মনে করে যে এগুলো হচ্ছে ধর্মীয় চেতনা না এটা ধর্মীয় চেতনা নয় বরং এটা আল্লাহ সুবাহানা হুয়া তালার বিধান ইসলামকে নিয়ে রাসুলকে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রোপ করে এটা রাষ্ট্রের নায়কের দায়িত্ব সেটাকে শক্ত হাতে দমন করা একবার যদি কেউ বলে দিয়ে সাকসেস হয়ে যায় এই চোরা রাস্তার বন্ধ করতে পারবে না আরেকজন বলবে আরেকজন বলবে এভাবে বলতেই থাকবে এই জন্য রাষ্ট্রের নায়কের এটা দায়িত্ব এবং নেতাদের দায়িত্ব এবং যেই যেই এলাকার মধ্যে যারা দায়িত্বশীল আছেন আপনার এলাকার মধ্যে যেমন এমন কিছু হতে না পারে আপনাকে সোচ্চার হতে হবে এমন কোনো ঘটনা ঘটলে আপনাকে একটা উত্তম বিচার করতে হবে যাতে অন্যদের জন্য এটা শিক্ষা হয়ে যায় যাতে অন্য কেউ এটা সাহস না পায় আজকে এটা হয় না বিদায় আজকে এই সমস্ত কিছু আমাদেরকে দেখতে হচ্ছে আর আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের মুসলিমদেরকে বলেছেন এটা নতুন কিছু নয় তোমাদেরকে আমি ধন সম্পত্তি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। এবং তোমাদেরকে মক্কার মুশরে কাফেররা তোমাদেরকে অনেক কষ্টদায়ক কথা বলবে ওয়াইন তসবিরু ফাইন ওমর যদি তোমরা ধৈর্য ধারণকারী হতে পারো আর আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে চলতে পারো তাহলে এটাই হবে সবথেকে বড় কাজ এজন্য আমাদেরকে অধৈর্য হলে চলবে না আমাদেরকে ধর্মের পালন করার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার হককে টিকাতে গেলে আমাদের যা ক্ষয়ক্ষতি হোক এটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু কোনো অবস্থাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অবমাননাকারীদের কোনো মানে তাদেরকে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না আমাদেরকে আমাদের পক্ষ থেকে কঠোরভাবে এর প্রতিহত করতে হবে অন্তর থেকে তো একটা চরম ঘৃণা থাকতেই হবে এবং যে যতটুকু পারি আমাদেরকে আমাদের পক্ষ থেকে প্রতিহতের ডাক দিতে হবে যদি আমরা আপনাদেরকে বলবো না যে রাস্তায় নামেন কিন্তু আপনার রাস্তায় নামা ছাড়াও আর বহু কিছু করার আছে আপনার প্রথম কাজ আপনি রাসুল সাল্লামকে আপনার জীবনের সব কিছু থেকে ভালোবাসা কিভাবে হয় সেটা শিখেন আপনার বাপমা অতটা প্রাধান্য পাবে না যতটা প্রাধান্য আপনাকে রাসুদুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দিতে হবে রাসুল ইসলামের সন্নাগুলাকে আপনি আপনার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করে দেখান আপনার হুলিয়াটাকে রাসুসলামের মতন করে নেন আপনি রাসুসলামের উম্মত এটা আপনার আমল দিয়ে কথা দিয়ে প্রচার করার চেষ্টা করেন এবং অমুসলিমদের সাথে ন্যায়সঙ্গত সম্পর্ক শুধু আমরা রাখব আমরা কোনো গাঢ় বন্ধুত্ব তাদের সাথে আমরা করব না কারণ আল্লাহ সুবানা হুয়া তালার সাথে শত্রুতা রাখে এমন ব্যক্তি যদি তার বাপ হয় তার ভাই হয় আল্লাহ বলছেন কোনো মমিন তার সাথে ওই রকমের অন্তরঙ্গ সম্পর্ক রাখতে পারে না কি দুর্ভাগা জাতি আমরা যেখানে এত কিছু তুলপার হয়ে যাচ্ছে রাসুসলামের নিয়ে অবমাননা করা হচ্ছে সৌদি আরব কাতার কুয়েত সব জায়গা থেকে প্রতিবাদ করা হচ্ছে সেই জায়গায় বাংলার জায়গায় কনসার্ট হয় কনসার্ট হচ্ছে বড় বড় কনসার্ট হয় সেখানে গান বাজনা হয় ওপেন তাহলে এই জাতি দিয়ে রাসুল্লাহ সাল্লাম কোনোদিন মানে কোনো রকমের উপকৃত হয়নি হবেও না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বা ইসলামের জন্য যদি আমরা কিছু করতে চাই তাহলে আমাদেরকে ইসলাম পালন করে সেই কাজটা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং যারা আল্লাহ সুবাহানা হুয়া তালার নাফরমানি করে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন এবং বাংলার জমিনে যেন আমরা রাসুসলামের সুন্নাটাকে প্রতিষ্ঠিত করতে পারি কোরআন এবং সুন্নার দাওয়াত যেন প্রত্যেকটা ঘরে প্রচার করতে পারি আপনাকে আমাকে সেই লক্ষ্যে হাঁটতে হবে আল্লাহ আমাদের কাজকে সহজ করুন আমিন ইয়ারাব্বাল আলমিন যতগুলো কথা বলেছি যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে এতটা শক্তিশালী করো যাতে করে কাফেরদেরকে আমরা প্রতিহত করতে পারি এবং কাফেরদের কোনো ক্ষয়ক্ষতি যেন আমাদের মুসলিমদেরকে প্রতারিত না করে আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রক্ষা করো এবং আমাদের মুসলিম জাতিটাকে তুমি আল্লাহ সুবানাহতালা হেদায়তের উপরে রাখো যেন কাফেররা কোনোভাবে আমাদের ইমানকে ছিনিমিনি খেলতে না পারে আল্লাহ তুমি শয়তানের প্রচুর থেকে আমাদেরকে রক্ষা করো আমাদের মুসলিম ঘরগুলোকে রক্ষা করো আমাদের পরিবারকে আল্লাহ সুবানাহতালা ইসলামিক পরিবার হিসেবে তুমি বেছে নাও এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ ইসলাম মেনে চলার তৌফিক দান করো যুবক ভাইদেরকে আল্লাহ সুবানাহতালা তুমি কোরআন সুন্না বোঝার তৌফিক দান করো এবং যারাই কোরআন সুন্না গ্রহণ করে নিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে রিজিক দান করো এবং তাদেরকে তুমি সুস্থতা দান করো এবং মুসলিম সমাজগুলোকে আল্লাহ সুবানাহুয়া তালা তুমি হেফাজত করো যেই কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো আমিন রাব্বাল আলমিন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ